হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তোমাদের কম্পিউটারে কি এমন সমস্যা দেখা যায় উইন্ডোজ আপডেট হচ্ছে না কোনো চিন্তা করার কিছুই নাই চলে এসেছি এর সমাধান নিয়ে চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে স্টার্ট আপডেট লেখে সার্চ করে উইন্ডোজ আপডেটে চলে যায় দেখুন আমার কম্পিউটারেও সেম প্রবলেম আছে দেখি ট্রাভেল শ্যুটের মাধ্যমে আমার এই সমস্যাটার সমাধান হয় কি না আপনারাও দেখতে থাকুন দেখুন ট্রাভেল ছুটেও আমাদের এই সমস্যার কোনো সমাধান দিতে পারেনি কোনো কাজই হলো না ট্রাভেল ছুটে এবার অন্য একটা ওয়েতে দেখি আমার সমস্যার সমাধান হয় কি না সার্ভিসেস এখান থেকে Windows update windows update properties automatic update apply okay এবার গিয়ে আপডেট দিয়ে দেখি আপডেট নেয় কি না দেখুন এরপরও কোনো সমস্যার সমাধান হয়নি এবার করার সঠিক পন্থাটা আপনারা দেখে নিন চলে যান আপনার যে কোনো একটা পছন্দের ব্রাউজারে টাইপ করুন মাইক্রোসফট মিডিয়া ক্রিয়েটর টুল প্রথম লিঙ্কটায় চলে যান আপডেট নাও দেখুন নিচে ডাউনলোড হচ্ছে এখান থেকে ওপেন করুন ডাউনলোড হয়ে গেলে দেখুন এমন একটা পপ আপ আসবে আপডেট নাও নেক্সট এবারে আস্তে আস্তে আপনার এই জিরো পার্সেন্ট যেটা আছে এটা হান্ড্রেড পার্সেন্টে চলে যাবে কিছুটার সময় তো অবশ্যই লাগবে নেটের স্প্রেড আপনার কম্পিউটার কি অবস্থা তার উপরে অনেকটা নির্ভর করে আশা করি আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে এমন শিক্ষণীয় ভিডিও যদি আপনারা পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ